ক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে সৎ ব্যক্তি হতে হবে সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে এতেকাল করেছিল রমাদান মাসে যদি কেউ এতেকাল করে এটা একটা খুশনাসিব তার জন্য পাশাপাশি হজের সফরে যদি কেউ হজের যে দীর্ঘ সফর এই সফরে যদি কেউ এতেকাল করে এটা একটা ভালো মৃত্যু বলে ধর্তব্য হবে পাশাপাশি কেউ যদি জেহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তালার কাছে সবথেকে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া মাটিতে পড়া যে রক্তের ফোঁটা এই ফোঁটাটা আল্লাহ তালার কাছে খুব প্রিয় সো নিঃসন্দেহে শাহাদতের মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু এবং সৎ কাজ করা অবস্থায় কোনো আমলে সলে ভালো কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে লেটসে কেউ তেলাওয়াত করছিল he was reciting the holy Quran ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে